আপনি কি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দেবেন হ্যালো কাস্টমার কেয়ারে আপনাকে স্বাগত হ্যালো কাস্টমার কেয়ারে আপনাকে স্বাগতম থ্যাংক ইউ বলুন স্যার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি আপনি কি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দেবেন সরি হ্যাঁ? আপনি মনে হয় ভুল নম্বরে ফোন করেছেন না না আমি ঠিক নম্বরেই কল করেছি আপনাকে আপনি কি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দেবেন সরি আমি কেন আপনার সাথে আমার মেয়ের বিয়ে দিতে যাব আপনি যদি রাজি হন আপনাকে পাঁচ কোটি টাকা দেব অথবা আপনার সারা জীবনের দায়িত্ব আমি নিব নট ইন্টারেস্টেড কোর্ট ম্যারেজ করালে শুধু মিষ্টি খাওয়াবো আর নর্মাল ম্যারেজ করালে হাজার টাকা করে প্লেট খাওয়াবো oh, বললাম তো কোনো ইন্টারেস্ট নেই আমি আমার মেয়ের সাথে আপনার বিয়ে তো দিব না তবু আপনি কেন বলছেন বারবার তাহলে কেন আপনি এত অফারের পর অফার দিয়ে যাচ্ছেন এখন বুঝতে পারছেন স্যার আমাদের অবস্থা আমাদের যখন ইন্টারেস্ট থাকে না তখন আপনারা নতুন নতুন অফারের নামে বারবার ফোন বা এস এম এস দিয়েই যান দিয়েই যান অফারের মেসেজে মোবাইল ভর্তি হয়ে যাচ্ছে এই করে ফ্যামিলির মেসেজ আর ফ্রেন্ডের মেসেজ দেখাই হচ্ছে না এরকম করে আমাদের ইম্পর্টেন্ট মেসেজগুলি দেখার হয়ে ওঠে না যখনই মেসেজ আসে মনে হচ্ছে যে অফারেরই মেসেজ চলে আসছে অফার তো দিবেন বাট একটু কম কম করে মেসেজ বা ফোন দিয়েন কালকার মোবাইলে কোম্পানি এভাবে সারাদিন মেসেজের পর মেসেজ দিয়েই যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু